Hello, Assalamu alaikum everyone. Welcome to Daily English. This is Miss Sravanti Bhattacharya and This is me, Rohit Kondakar. So, what's our today's topic? What? What? Let me ask you a question first. Okay. Rohit, তুই কোন কাজটা অনেক ভালো পারিস? আমি অনেক কাজই ভালো পারি কিন্তু অনেক কাজ। ওকে। আচ্ছা রোহিত, আমি না ম্যাথ পারি না। মানে আমার কাছে ম্যাথ অনেক ভয় লাগে। পারি না না পারি কিন্তু ম্যাথ আমার কাছে ভয় লাগে সো তোর মাথায় ম্যাথ আচ্ছা তুই কি ম্যাথ পারিস Yes, of course why not math is so easy you know. তুই পারবি না math is so easy right so math is so easy or math is very easy for him তার মানে হচ্ছে ও ম্যাথমেটিক্সে খুব ভালো পারে খুব ইজিলি ও অঙ্ক করতে পারে তাই না so yes this is our topic today five phrases for saying something is very easy. কিভাবে কোনো কাজ আপনার কাছে সহজ লাগছে এটা আপনি অন্যকে বুঝাতে পারেন so number one what can be number one number one is it's a piece of cake for me it's a piece of cake for me হ্যাঁ এখন এটা কোন কেক এটা কি বার্থডেতে কাটা সেই cake no no it's not that cake হ্যাঁ তাহলে কি এটা সুইস রোল করে কাটা সেই cake it's not any kind of cake <laughs> exactly so it's a phrase that is it's a piece of cake for me for example jodi rohit kor kache math onek easy right tahole tu eta ki bolte parish it's a piece of cake for me math is a piece of cake for me yes. though not though not for me for him actually right math is a piece of cake for me ঠিক সেভাবে drawing is a piece of cake for me public speaking is a piece of cake for me okay আমি পাবলিক স্পিকিং ভালো পারি আমি ড্রয়িং ভালো পারি নাচ পারি মানে যে যেটা পারেন এই যে আগে it's a piece of cake ইটসের জায়গায় আপনি সেটা বসাতে পারেন তো রোহিত ইটসের জায়গায় আর কি কি বলা যায় সে জায়গায় যেমন ম্যাথ বলেছি আমি দেন হচ্ছিল ও ড্রয়িং বলেছে তারপর পাবলিক স্পিকিং বলেছে এক্স্যাক্টলি টপিকগুলো সাবজেক্টগুলো আমরা বসাতে পারি so it's a phrase native right অনেক বেশি ইউজ করে আবারও বলছি it's a piece of cake for me so what can be number two number two is it's a breeze it's a breeze exactly so it's a breeze মানে হচ্ছে this work is very easy for me dancing is a breeze for me মানে আমার কাছে নাচাটা অনেক সহজ ইয়ে, এই ব্রিজ কিন্তু আবার বাতাস না <laughs> অন্য ব্রিজ হ্যাঁ আমরা জানি যে এই যে ব্রিজ মানে মৃদু মন্দ বাতাস বা সুন্দর বাতাস এটা সেটা না এটার মানে হচ্ছে যে খুব ইজি গোয়িং কাজটা আপনার জন্য খুব ইজি সো সেটা যে কোনো কিছু হতে পারে it's a breeze and number three number three কি হতে পারে নাম্বার থ্রি হতে পারে it's a cinch It's a cinch. It's a cinch. Exactly. C I N C H. H. Cinch. Exactly. So আমি যেই পাঁচটা ফ্রেজ আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু আমরা তখন বলবো যখন আমাদের কাছে কোনো কাজ খুব ইজি তাই না খুব ইজি লাগবে আমাদের যত ধরনের ইজি কাজ আছে এটা আমরা এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হ্যাঁ নরমালি আমরা সবসময় যেরকম ও বলেছিলাম math is very easy for so এই যে ভেরি ইজি এই টার্মটা কে আমরা ইউজ না করে এই ফ্রেজগুলো ইউজ করবো right so very easy so easy এগুলো না বলে আমরা এই টার্মগুলো বলছি তাহলে আমাদের স্পিকিংটা কিন্তু ডে বাই ডে আরো ডেভেলপ হবে right number four number four is anyone can do it মানে এটা তো যে কেউই করতে পারে তাই না রোহিত যে কেউই করতে পারে হ্যাঁ anyone can do it এই যে আমরা বলি না যে এখন যদি আমি রোহিতকে বললি যে আচ্ছা রোহিত তুই কি আমাকে এই ম্যাথটা একটু সলভ করে দিতে পারবি তখন রোহিত আমাকে বলতে পারে ওয়াই নট এই সময় আমি এটা রিপ্লাই দিতে পারি এনিওয়ান ক্যান ডু ইট যদি মানে আমার কাছে এটা ইজি মনে হয় হ্যাঁ, যেহেতু ওর কাছে ইজি তাই ও বলছে আরে এটা তো কোনো ব্যাপারই না এটা তো যে কেউ সলভ করতে পারবে আমার কাছে কঠিন বাট ওর কাছে সহজ তাই ও এভাবে বলছে আরে এখানে তো তেমন কিছু না এটা তো যে কেউই করতে পারবে এত সহজ না যখন কোনো কাজ আপনাদের কাছে ইজি আপনারা কি বলতে পারেন right anyone can do it and last but not the least সেটা হচ্ছে there's nothing to it there's nothing to it মানে হচ্ছে আরে এটা তো কোনো ব্যাপারই না এখানে তো করার মতো তেমন কোনো কাজ নেই এটা তো খুব ইজি যেমন আমাকে যদি কেউ এখন বলে যে তুমি কি আমাকে একটা ড্রয়িং করে দিবে তখন আমি বলতে পারি of course there's nothing to it এটা কোনো ব্যাপার না এখানে তো তেমন কোনো কাজই নেই এটা খুবই সহজ সো এই পাঁচটা ফ্রেজ আজকে আমরা শিখে ফেলেছি সো পাঁচটা ফ্রেজ আমি আরেকবার রিপিট করেছি number one it's a piece of cake for me Number two, it's a bridge. Number three, it's a saint. Number four, anyone can do it. And number five, there's <laughs> nothing to it. <laughs> okay, so yes, that's all for today. And you can call us at 0173246697 or you can call us at 0162557258. Tata, take care, bye bye, assalamualaikum.